সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আবার একটি সনি টিভি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আমরা আজকে দেখব এই সনি টিভিটি কাস্টমার শোরুমে নিয়ে গেছিল কিন্তু যতবারই নিয়ে যায় ঠিক করে দিলে ততবারই নষ্ট হয়ে যায় তো এটার প্রতিরোধ কি আর এটা কেনই বা এত নষ্ট হয়ে যায় আজকে আমরা সেই কাজটি করব এবং আপনাদেরকে দেখাবো যাতে করে অনেক দিন টিকসই হয় আমরা আজকে সেভাবেই কাজটি করব আপনারা আমার সাথেই থাকবেন তো শুরু করা যাক আজকের এই সনি সিআরটি টিভি টিউটোরিয়াল তো আমরা প্রথমে জেনে নেই এই সনি সিআরটি টিভির মডেল এখানে লেখা নাই এখানে লেখা আছে পাওয়ার ভোল্টেজ এসি নাইনটিন থেকে টোয়েন্টি না টু হান্ড্রেড সিক্সটিন বোল্ট পর্যন্ত এটার ইনপুট এসি বোল্ট চলবে তো যাই হোক না কেন তো এটা এত ঘন ঘন কেনই বা নষ্ট হয়ে যায় কারণটা কি আজকে আমরা এটা খুঁজে বের করব এবং রিপেয়ারিং করব রিপেয়ারিং করার পর এটা অধিক সময় যাতে কাস্টমার ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করব তো চলুন আমরা প্রথমে এটির ব্যাক খুলে নিই কাস্টমার অবশ্য কাছে আছে তুমি কি থাকবা আচ্ছা গেলে যাও কোনো অসুবিধা নাই ভাই আপনারা রাগ করবেন না তো আমার কাস্টমার আমি এডিট করি না কারণ অনেক রিকোয়েস্ট করার কারণে আমি এই ভিডিওগুলো করি কারণ ইউটিউবে আমার আসার ইচ্ছা ছিল না শুধুমাত্র কিছু কাস্টমার এবং কিছু আমার স্টুডেন্ট তাদের কারণেই আমার এই ইউটিউবে আসা তবে আমার এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই তারা সফলতা অর্জন করতে পারবেন আর প্লাস সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যদি আপনারা এই কাজটি না করেন তো নসের আমার যে ভিডিওগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছাবে না এবং আমি যে ভিডিও করতেছি আপনাদের জন্য এত পরিশ্রম করে সেটাও সফলতা অর্জন হবে না তো আপনাদের দোয়ার জন্যই আজকে আমি এই ভিডিওটি করতেছি এবং অতীত অনেক ভিডিও আমার আছে যারা সিআরটি টিভির কাজ করে থাকেন সেফটির কাজে দুর্বল তারা এই কাজগুলি জেনে নিলে অবশ্যই আপনারা পারফেক্টভাবে কাজ করতে পারবেন এবং কাস্টমারকে একটা টিকসযুক্ত মেরামতি কাজ দিতে পারবেন তো আমরা আরেকটি কথা বলে নেই সম্মানিত বন্ধুরা আমরা বিভিন্ন কোম্পানির কাজ কন্টেকে নিয়ে থাকি দশ পিস বিশ পিস যদি এরকম কোনো কোম্পানি বা এরকম কোনো শোরুম আপনারা যদি চান আপনাদের ডেটফেল সিআরটি টিভি হোক এলইডি টিভি e হোক আমরা ওগুলি কন্ট্যাক্টে নিয়ে রিপেয়ারিং করে থাকি গ্যারান্টি সহকারে আমরা প্রত্যেকটা গ্যারান্টি প্রত্যেকটা সিআরটি টিভির এক মাস রিপ্লেস মানে রিপেয়ারিং গ্যারান্টি দিয়ে থাকি আবার আমরা একটু একটি ট্রেনিং সেন্টার চালু করেছি যদি কারো ইচ্ছা হয় যে এই টেকনোলজি বা এই রিপেয়ারিং টেকনোলজিগুলো শিখবে তো তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা শিখাই দেব যাতে করে আপনি আপনার জীবিকা অর্জন করতে পারেন পাশাপাশি মানব সেবায় অংশগ্রহণ করতে পারেন সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টিভিটি পুরে নিলাম তো টিভিটি অবশ্য অনেক জায়গায় ভাঙা যেটা কাজ করাটাও অনেক কষ্ট তো তার আগে আমরা সুপারগুলো দিয়ে বডিটি জোড়ায় নেই নসের তারা করাতে পারবো না রিপেয়ারিং করতে অনেকটাই কষ্ট হয়ে দাঁড়াবে যারা দূরের থেকে এসে ট্রেনিং নেবেন তাদের জন্য আমরা একটু ব্যবস্থা রেখেছি এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আমাদের এখানে আমরা করে দেব বা আমাদের আছে আমাদের দুটি সার্ভিসিং সেন্টার রয়েছে বর্তমানে একটি সার্ভিসিং সেন্টার হচ্ছে এক নং ষাট নল চৌরাস্তা কনু মার্কেট যেখানে বর্তমানে আমি বসে কাজ করছি আরেকটি সার্ভিসিং সেন্টার রয়েছে আমাদের নিজ বাড়িতে সেটা হচ্ছে ফকিরকান্দি সবুজের বাড়ি তো এক নং সাইটনলই সেটা অবস্থিত আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে এক নং সাইটনল লঞ্চঘাট রোড নেমে বললেই চলবে যে আমরা সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে যাব তো আপনারা এভাবে আমাদের এখানে আসতে পারেন তো আপনারা কুরিয়ার সার্ভিসও আমাদের কাছে সিআরটি টিভি এলইডি টিভি পাঠাতে পারেন আমরা সেভাবেও কাজ করে থাকি আমাদের এখানে কুরিয়ার সার্ভিস নেই তবে আমাদের এখানে একটি সার্ভিস রয়েছে সেটা হলো মতলব ট্রান্সপোর্ট স্যাঙ্গাসো বাজার অবস্থিত সেখান সেটার মাধ্যমেও আমাদের এখানে সিআরটি টিভি অথবা এলইডি টিভি e পাঠাতে পারেন আমরা এলএডি টিভি প্যানেল সহকারে বিভিন্ন যে কার্ড সেটিও আমরা রিপেয়ারিং করে থাকি আর যারা সিআরটি টিভি মিস্ত্রি ভাইয়েরা আছেন যদি অনেক সময় এই সিআরটি টিভির এই সার্কিট বা কার্ড আপনাদের কাছে হচ্ছে না ও আমাদের কাছ থেকে আপনারা সেই কাজগুলি অবশ্যই করে নিতে পারবেন আমরা অল্প মজুরিতেই আপনাদের সেই কাজগুলি সাকসেসফুল করে দেব এবং টিকসযুক্ত কাজ করে দেব বা করে দেই অলরেডি অনেক মেকানিক্স ভাই আমাদের এখান থেকে সার্কিটের কাজ করে নিচ্ছে আমরা করে দিচ্ছি এবং মোটামুটি সারাও পাচ্ছি তারা বলতেছে না ভাই আপনার কাজ তবে আমরা প্রজা ক্ষেত্রে আরও অনেক ভিডিও আপনাদেরকে দিব যাতে করে আপনারা মেকানিক্স কাছে না গিয়েও আপনারা নিজে নিজেই কাজগুলি সেরে নিতে পারবেন তার জন্য আমাদের এই সার্ভিসিং সেন্টারের যে টিটিসি এন মানে S E S W W N TTC training centre এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের সুবিধা হয় বোঝার জন্য তো প্রথমত আমরা এভাবে কাজটা করব আমরা প্রথমে দেখব এটা কি কারণে স্টার্ট হচ্ছে না তো টিভিটি ফুল ডে আমরা খুলে নিলাম আমরা দেখতে পারতেছেন মেকানিক্স অনেক চেষ্টাই করছে কিন্তু তারপরও ভালো চলছে না এই সিআরটি টিভি তো এটি একটা চায়না সার্কিট দিয়ে তৈরি সার্কিটটির আইসি হচ্ছে অষ্টাশি পঁচানব্বই তো দেখতে পারতেছেন সার্কিটটি সম্পূর্ণটাই নতুন আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন কোম্পানির CRT TV and LED TV repairing করে থাকি আদার্স অন্যান্য আরও কাজ তো আমরা করে থাকি তো আমরা তো শুরু করি না ভাইয়া এখানে মেমোরি রোড করা হয় না এখানে শুধু কাজ করা হয় ভাইয়া তো যেহেতু এটা একটা দোকান বিভিন্ন প্রকার কাস্টমার আসা যাওয়া করে এখন বলা যাবে না পরে আসো কারণ তুমি এদের দাম দেয় না কি করবা নিবা আশি হাজার টাকা তো কাস্টমার বিভিন্ন কিছু প্রশ্ন করে যখন ভিডিও করতে বসি তখন তাদের একটু আবেগ বেড়ে যায় আর নসের যখন ফ্রি থাকি তখন তারা এগুলা ওই আবেগটা এখানে প্রকাশ করে না তো যাই হোক এটা আমার তো ভালো লাগে অ্যাকচুয়ালি কারণ কাস্টমার জানার জন্য বোঝার জন্য অনেক কিছু করতে পারে তো আমরা এখানে দেখতে পারতেছি টিভিটির ভিতরে অল্প ভোল্টেজ আউটপুট দিচ্ছে আপনারা অবশ্যই দেখে থাকবেন এখানে এই পিকনিক চলার জন্য যে ভোল্টেজের প্রয়োজন যে নাই তো যেহেতু আমার একটি রোডের সাইডে দোকান বিভিন্ন প্রকার শব্দ দূষণও হয়ে থাকে এটার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আর আমার কথার কারণে বা আমার ভাষার কারণে যদি মনে কেউ কষ্ট নিয়ে থাকেন তো দয়া করে ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই টিভিটির যেই রূপ এই রোগটা হচ্ছে ভোল্টেজ কেন কমে যায় তো আমরা একটু একটি ভোল্টেজ অফলাইন করে দেখব সমস্যাগুলো হয়ে থাকে অনেক সময় ডায়েট খারাপ থাকে অনেক সময় পাওয়ার সাপ্লাই থেকে হয় মানে এটার অনেক অনেকগুলো রোগ রোগ আছে অনেক সময় এসটি ট্রানজিস্টার থেকেও হয় তবে এটা আমরা স্টারটিও মেপে দেখব তো আমরা যে আউটপুট এসটি ভোল্টেজ সেটি খুলে নিলাম আমার আমি যেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে সেটি একদম সলিড কোনো প্রকার ভেজাল নেই চাইলে আপনারা নিজে নিজেও কাজগুলি করতে পারবেন এখন আমরা বৈশিষ্ট্য আবার দিলাম এখন দেখি বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে আউটপুট একটিতে যে ভোল্টেজ প্রয়োজন ওই ভোল্টেজ তাহলে এটা প্রবলেম ছিল প্রবলেম হলো যে ফ্লাইব্যাগটি লাগানো হয়েছে ওই ফ্লাইব্যাগটিতেই সম্ভবত চলে গেছে তার আগে আমরা ওই ফ্লাইব্যাগটির সাথে সাথে স্টাডি নিতে নেব কারণ অনেক সময় এই ট্রেন্ডেস্টার শর্ট হয়ে গেলেও এরকম ধরনের প্রবলেম হয়ে থাকে সম্মানিত দর্শক মূল ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা কাজগুলি সহজে করতে পারবেন তো আমি দেখতে পাইলাম এটার যেই একটি আউটপুট যেই ট্রানজিস্টার সেটি সম্পূর্ণটাই ওকে আছে তাহলে এটার প্রবলেমটা কি এটার প্রবলেম এই যে ফ্লাইব্যাক দেখতে পারতেছেন এই সেই ফ্লাইব্যাক রিমুভ করতে হবে চেঞ্জ করতে হবে তো আমরা ফ্লাইব্যাকটি অবশ্য যে ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখেন যদি টেকনিশিয়ান হন তাদেরকেও আমি ধন্যবাদ যদি সাধারণ কাস্টমার হন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তবে দয়া করে আপনারা এই চ্যানেলটিকে পাওয়ার জন্য অবশ্য আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছানোর জন্য বেলাইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন প্রয়োজনে লাইক করে দেবেন কারণ এতে আপনাদের কোনো লস নেই বরং অনেকটাই লাভ কেননা যারা নতুন টেকনিশিয়ান টুকটাকি কাজ করে থাকেন বা তাদের জন্যই এই ভিডিওটি আর যারা প্রফেশনাল বা পুরাতন মিস্ত্রি তারা তো অবশ্যই তাদের মতো তারা তো জানেনি তবুও যদি ভিডিওটি দেখে থাকেন আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি যে আমার আরও অনেক ভিডিও আছে চ্যানেলে আপনারা দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা লাইভ একটি রিমুভ করে নিচ্ছি ধরনের প্রবলেম হলে অনেকটাই রোগ বিশ্বে বার করতে অনেকটাই কষ্ট হয় তবে যারা প্রফেশনাল টেকনিশিয়ান বা মিস্ত্রি তাদের ক্ষেত্রে অনেকটাই সহজ আবার অনেক সময় আমরা তারাও অনেকটা বেকাদায় পড়ে যাই এটা কেমন বিষয় এত ঘন ঘন কেনই এটা নষ্ট হয় তো এটা ঘন ঘন নষ্ট হওয়ার কারণ আছে এটা যে পরিমাণ ভোল্টেজের প্রয়োজন আউটপুট দেওয়ার জন্য তার চাইতে অধিক ভোল্টেজ এটার ভিতরে প্রবাহিত হয় যার কারণে এটা ঘন ঘন নষ্ট হয়ে যায় তা আমরা আজকে সেই অধিক ভোল্টেজ যাতে প্রবাহিত না হয় আমরা সেই কাজটিও করে দেব আমি দেখতে পারতেছেন আমি লাইভে টিপ রিমুভ করে অর্থাৎ খুলে নিলাম এখন কিছু সময়ের জন্য এটি স্কিপ করে নেই তো বন্ধুগণ আমরা এখন লাইভ একটি মানে খুলে নেব তারপর ফ্লিপকার্টটি খুলে নেব আমার ভিডিওটি যারা দেখেন আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি কারণ যে কোনো কাজ করবেন আপনি হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে যাবে তো দেখতে পারতেছেন এই সেই ফ্লাই ব্যক্তি ফ্লাই ব্যক্তি হচ্ছে দশ দশ তো এই ফ্লাই ব্যক্তিও এক নম্বর ভালো ফ্লাই ব্যাগ কোনো নর্মাল ফ্লাই ব্যাগ না কিন্তু তারপরেও সময় যাচ্ছে না কারণ অধিক ভোল্টেজ প্রবাহিত হলে তাড়াতাড়ি টিভি হিট হয়ে যায় আমরা এখন আরেকটি ফ্লাইব্যাগ সংগ্রহ করে এনে লাগিয়ে দেব ততক্ষণের জন্য স্কিম বন্ধুগণ দেখতে পারতেছেন আমি আরেকটি ফ্লাইবিক নিয়ে নিলাম তো এই ফ্লাইবিকটিও অরিজিনাল তবে আশাবাদী অন্যান্য ফ্লাইবেকের চাইতে বা অন্যান্য সময়ের চাইতে টিভিটি অধিক সময় ব্যবহার করা যাবে আমরা এমনিতেই এক মাসের গ্যারান্টি বা অনেক টিভির আরও অধিক সময় গ্যারান্টি দিয়ে থাকি রিপেয়ারিং করে আমরা প্রথমে স্টিকপটি লাগিয়ে নিলাম আরেকটা বিষয় হচ্ছে আপনারা হয়তো দেখে থাকবেন এখানকার যে রেজিস্ট্যান্সটা আছে অর্থাৎ রেজিস্টর ওই রেজিস্টরটিও পুড়ে গেছে তো এখানে সাধারণত টেন কে রেজিস্টার ব্যবহার করলেই হবে আমরা প্লাই একটি লাগিয়ে নিচ্ছি ভিডিওটি যদিও দেখতে লম্বা বা অনেক বড় কিন্তু তারপরেও শিখনের অনেক রয়েছে কিন্তু বিশেষ করে যারা সিআরটি কাজ করেন যে সমস্ত ভাইয়েরা আমি তাদের ক্ষেত্রে বলবো এই ভিডিওটি ফুল দেখতে ফুল দেখলে আপনারা অনেক কিছু অর্জন করতে পারবেন গ্রামকে দিচ্ছি আমি আর যদি আপনি টেস্ট টেকনিক্যাল শিখতে চান আমি আবারও বলবো অবশ্যই আপনারা এক নং ষাট নং চৌরাস্তা কোনো মার্কেট অথবা এক নং ষাট নল ফকিরকান্দি যোগাযোগ করবেন আমাদের কাছে ট্রেনিং নিলে আমরা এ টু জেড কোথা থেকে কত ভোল্টেজ থাকে কোথা থেকে কত ভোল্টেজ যাবে কেন ভোল্টেজ প্রবাহিত কম বেশি হয় আমরা এ টু জেড শিখিয়ে দেব হাতে ধরে যাতে করে সে পৃথিবীর যেই কোনো প্রান্তেই যাবে এই প্রান্তে গিয়েই এই কাজগুলি করতে পারবে এবং করে সে নিজেকে একজন উন্নত টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে পারবে গ্রান্টি দিচ্ছে Sabuj electronics engineering work and technical training centre এক নং সাইটনল চৌরাস্তা কোনো মার্কেট অ্যান্ড ফকির কান্দি যেহেতু এডিট নেই যেহেতু এডিট <coughs> করার সময় সুযোগও নেই বা কেটে কেটেও আমি আপনাদেরকে দেখাবো না যাতে করে আপনারা যেখানেই থাকেন যারা কাজগুলি করে করেন যাতে দ্রুত কাজগুলি করতে পারেন যার কারণে আমি সরাসরি এই ভিডিওটি দেখাচ্ছি কারণ এক ভিডিওটি অনেক জ্ঞান অর্জন করার রয়েছে সুবিধা আমার ভিডিওতে কোনো ফ্যাক্ট নেই সম্পূর্ণ ভিডিওটাই অরিজিনাল সম্মানিত বন্ধুরা আমার ফ্লাইব্যাগটি লাগানো হয়ে গেল তাছাড়া আমরা এই টেলিভিশন সিএটি টিভি এলইডি টিভি সহকারে আমরা আরও বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস যেমন আইপিএস ভোল্টেজ স্টেবিলাইজার এগুলোও রিপেয়ারিং করে থাকি পাশাপাশি অনেক সময় আমরা মোবাইলও রিপেয়ারিং করে থাকি যেহেতু এটা একটা গ্রাম গ্রামের ভিতরে বিভিন্ন কাস্টমার আসে অনেক সময় রিকোয়েস্ট করে ভাই কাজটা করে দেন তো করে দিতে হয় তো আশা করি আমাদের কাজটি সম্পূর্ণ সাকসেসফুল না হলেও কাছাকাছি তো এখানে যে একটি রেজিস্টর আছে সেটা আমরা পরে চেঞ্জ করে নিচ্ছি তার আগে এটাকে ভোল্টেজ নেই